দাদা কাইটা করলুস নি কাম করলি নি দেখুস নাই দাদা আমি তো বড় কোশ্চেন কথা দেখইছো হ্যাঁ তুই কই দেখ তাহলে a প্লাস b র হোল স্কয়ার মানে খাইথারে তার সূত্র কই দে এটা তো simple question a plus b র হোল স্কয়ার মানে খাইথা a square plus b square plus 2ab তুই স্কুলে পড়বা কি জালুস নি কি খাইবা কি জালুস নি তুই সিম্পল কোশ্চেন করে জান নাই তুই যা ও জানলি এবে দাদা দিমাগ কোটা তুই দাদা काय इला मोटू को আজ ইংলিশ অ্যাসাইনমেন্ট হলো পূরণ করে দে তোমাকে क्वेश्चन को কোশ্চেন তো আলি মেড ইম্পসিবল পসিবল আর ওড়িয়া কায়দা হইছে দাদা কই দে মোকে তুই মোকে কই দেবার আছে এখন দাদা কই দেবার আছে কো দাদা कोइली नहीं रो आली मेड इम्पॉसिबल पॉसिबल तो आली जुली बाया संभव ना होई काय टाइला मोटू का होई तो का जर गोड क्वेश्चन पातर वाला काय क्वेश्चन डाको मुंशी खायता कायटा डाको মুন্সি না জানলস নি তুই বেকার পাঠ পড়লস নি ডাকো মুন্সি না জানলস নি বলে ডাকো মুন্সি বলে কাইটা জানুস বুদ্ধি কটা ডাকি করি মুন্সি করবাটাকে ডাকো মুন্সি কই ভাই এবলে যাওয়া জানুস নাই তুই ওইলা কাইকে যা তুই যা তুই ডাকি করি মুন্সি করবাটা ডাকো মুন্সি ଦାଦା ତୋକେ କାଇ ଅସୁବିଧା ହେଲା କଟକି ମୁଇଁ ତୋକେ ଗୋଟେ କଥା ପଚାର ବୋଲନି ଯେ କାଇଟା କୋ କାଇଟା ଗୁଙ୍ଗୁଡି ଖାଇକିନି ମାର ଭାଇ তুই মোরটা শুনি কইলুস কই দে দাদা লোক গুঙ্গুড়ি কেমতি মার ভাই কইলা বেলে কেমতি গুঙ্গুড়ি মার ভাই এ তো কি মোরাইলা খাই মোকে আনসার নাইলা কোশ্চেন পাচারলা